এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ উনিশশো একাত্তর সাল স্বাধীনতা যুদ্ধে নয় মাসের পশ্চিমিয়া হানাদার বাহিনীর অপকর্ম পঁচিশে মার্চ কালো রাত্রি বাঙালি জাতির জন্য বিভীষিকাময় রাত্রি ছিল পঁচিশে মধ্যরাত্রে অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত বাঙালির উপর চালায় এক অতর্কিত অভিযান আওয়ামী লীগ বা জাতির জনক কোনো বাঙালি কোনো গোয়েন্দা গুপ্তচর কাহারও এই রাত্রির পাকিস্তানিদের অতর্কিত হামলার ব্যাপারে জানাচ্ছে এই সার্চলাইট নামক ঘুমন্ত বাঙালি জনগণ কেহ প্রস্তুত ছিল না ছিল সবাই অস্ত্রবিহীন পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনীর ছিল অমানবিক হামলা বাঙালিদের হত্যা আল্লাহ সহ্য করতে পারে নাই ইতিহাস বিরল এত শক্তিশালী পাকিস্তানি সামরিক বাহিনী অস্ত্রের সামনে নয় মাসে নত শিকার করবে কুকুরের মতো লেজ পালায় সালেন্ডার করবে বাঙালি বাহিনী বাঙালি অস্ত্র সেল তিনশলা টেন্ডা যা পাকিস্তানি পোজ বলতেন ঢাকার বাহিরে গ্রামের গঞ্জে ঢুকার পর বাঙালির এ কোন অস্ত্র কেদার সে আতা হয় গুজ জাতা হ্যায় নিকালতা নেই জান বিজাত প্রতি এলাকা খামাররা তিনশলা টেন্ডার সেল বানাতো বাঁশের মাথায় স্যাল বেঁধে বুকে পিঠে মাথায় যেখানে পড়ে প্যাটে পড়লে বুড়ি বাহির হতো বুকে পড়লে কলিজের ছিদ্র হতো মাথায় পড়লে মাথার মোজক বাহির হতো বাঙালি অস্ত্র ছিল মৃত অনিবার্য এভাবে বাঙালি মরতে আর মারতে বাঙালির ঘরে ঢুকে মা বাবা বাইয়ের সামনে দর্শন করত বোন বাঙালি রাজাকারদের সহযোগিতা মরতেও চিন্তা করে বাঙালি অস্ত্র ব্যবহার ত্রুটি করে নাই সকাল হিন্দু কালেমা পড়তে বাধ্য হয়েছে নবীজি কোনো অমুসলিমকে কালেমা পড়াতে জোর করে নেই করেন নাই এক হিন্দুকে ধরে পাকিস্তানি সাথে রেজাকাররা হচ্ছে পাকিস্তানি সেনা বলল কালেমা বা কালেমা বাতাও ও ভয়ে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলেমিন পাকিস্তানি বলল এ তো বিপদ কাক দোয়া হয় তখন ওই হিন্দু বলল এখন কি কম বিপদ নাকি এবং কম মুসিবত নাকি তারপরে পাকিস্তানি পোজ ওই ব্যক্তিকে হত্যা করল এই ছিল বাঙালির নয় মাসের বিভীষিকাময় রাত